ভাই সাহেব কে কে র্যাঙ্ক ম্যাচে গিয়ে কিল না করতে পেরে কাস্টমে গিয়ে ওয়ান ট্যাপ খেয়ে বলেন কি ম্যাচ না জিততে পেরে বলেন কি বউয়ের হাতে ঝাড়ন খেয়ে এইখানে বাংলা খেতে এসেছো হাত তোলো আমরা এ সারা সর তো ডুয়াল সারা কাস্টম খেলছিস গ্লিচ হয়ে গেছে মনে হয় উড়িষ্যালা কি দিল মারি আমি ভেবেছিলাম কাস্টমে গ্লিচ হয়ে গেছে বাইশটি বছর ধরে আমি বাংলা খাওয়ার জন্য অপেক্ষা করেছিলাম যে আমি বাংলা খাওয়ার জন্য বসে বললাম বোতলটা হাত থেকে কেড়ে নিল খুব কষ্ট যে বলো বাংলার বোতল তোর হাত থেকে যে কেড়ে নিয়েছে তাকে এইভাবে মারতে হয় জজ সাহেব আমার ছেলে তিন বোতল বাংলা মদের বোতল কিনে নিয়ে এসেছিল সেখান থেকে সানি দেওয়াল এক বোতল বাংলা চুরি করে নিয়ে গিয়েছে কেসটা তুমি ধরেই ফেলেছো জজ সাহেব সানি দেওয়াল যদি এইভাবে বাংলা চুরি করতে থাকে তাহলে তো ওর সামনে কেউ বাংলা খেতেই পারবে না ওরে বাবা আদালত সানি দেওয়ালের বাংলা চুরির অপরাধে ও যখন হাগু করতে বসবে তখন এই ঠান্ডার মধ্যে ওর মাথায় বরফের জল ঢেলে দেওয়ার আদেশ দিচ্ছে ওই সারা তোদের আজকে দেখাচ্ছি ওই জজ সাহেব তোর বউকে বৌদি বলি তুই আমার মাথায় বরফের জল ঢালবি তুই আমাকে বাংলা খেতে দিবি না